সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব কিভাবে আমাদের প্রতিযোগীগুলো ফাইন করতে পারি বা আমাদের প্রতিযোগী কারা তাদের দুর্বল দিক কোনগুলো এবং হার্ড দিকগুলো কোনগুলো ওগুলো সম্পূর্ণ আমরা দেখতে পারবো এটার মাধ্যমে যখন আমরা কোনো গুগল টপ র্যাঙ্কিংয়ের কোনো কাজ করতে যাব বা কোনো কিওয়ার্ড নিয়ে আমরা র্যাঙ্কিং করতে যাব এগুলো না জানলে আসলে আমাদের প্রতিযোগিতা প্রতিযোগীরা কীরকম শক্তিশালী এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সেভাবে কাজ করে কাজ করতে পারবো না তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা চাইলে এই ক্লাসটা শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারেন অথবা আপনি নিজের ওয়েবসাইটেও কাজগুলো করতে পারেন তো এখানে আমরা আমরা কালকে কিওয়ার্ড রিসার্চ শিখছিলাম কালকে কিওয়ার্ড রিসার্চের পার্টটাও আশা করি সবাই বুঝতে পারছেন ওকে আজকে আমরা একটু ইয়া দেখি কিওয়ার্ডগুলো দেখি কিওয়ার্ড রিসার্চ ওকে এখানে আমরা কিওয়ার্ডগুলো দেখছিলাম ওকে আজকে আমরা যে কোনো একটা কিওয়ার্ড নেই নিয়ে আমরা আজকে অ্যানালাইটিস করি তো এর আগে আমাদের একটা এক্সট্রিকশন বা সফটওয়্যার লাগবো ছোট্ট একটা টুলস লাগবে সফটওয়্যার করলে ভুল হবে টুলস লাগবে সেটা হচ্ছে মোজো বার তো আপনারা প্রথমেই চলে আসবেন এখানে থ্রি ডটের এই জায়গায় এখান থেকে আমরা এক মোড়ে ক্লিক করব মোড় থেকে চলে যাব হচ্ছে এক্সট্রেকশন যদিও এই সফটওয়্যারটা মূলত প্রিমিয়াম সফটওয়্যার বা টুলস তো এখানে আমরা লিখব মোজো মোজ লিখলে হবে সরি মোজ ওকে মোজ লিখলেই চলে আসবে প্রথমে দেখেন মোজবার এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে এখানে আমি এটা ডিলিট করে দিই আমি আপাতত এখানে দেখেন এরকম থাকবে অ্যাড করার অপশন আমাদের কি রেকর্ড হচ্ছে হ্যালো ওকে হ্যাঁ, একদম শর্টকাট পদ্ধতি দেখাবো জাস্ট এখান থেকে দেখেন অ্যাড এক ক্রম্য এটা আমরা এখান থেকে অ্যাড এক্সট্রেকশনটা করে নিব তো করে নেওয়ার পর এটা আমাদের কিছুক্ষণের ভিতর ডাউনলোড কমপ্লিটলি হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমরা মজো লিখব ডাইরেক্ট লিখবো হচ্ছে এটা আমরা এখান থেকে আইসে আগে পিন পিন করে দিব এখানে দেখি বার ওকে নিচের দিকে নাই উপরের দিকে মেবি মৌজোবার মৌজোবার হয়ে গেল ওকে পাইছি তো এখানে আমরা সার্চ করব হচ্ছে মোজো আমরা গুগলে যে সার্চ করব কি মোজো যেহেতু আমাদের এটা কি ফ্রি সব ফ্রি টুলস না তো আমরা অবশ্যই এটা আমরা সাত দিন ইউজ করতে পারবো সাত দিনের জন্য বা তার থেকে বেশি হয়তো এখন সময় দিতে পারে আমরা দেখে নিই আমি অনেক দিন আগে সাইন আপ করে ফেলছিলাম তো আমরা এখান থেকে আমি আমার আগের অ্যাকাউন্টটা লগ আউট করে ফেলি আপনারা যেহেতু নতুন টাইমে আসবেন তখন আপনারা এখানে এসে আগে সাইন আপ করবেন দেখি সাইন আপ করার অপশন কোথায় ওকে এক্সপ্লোয়ার এটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা okay trial Mojo pro free okay আমরা দেখি এখানে ক্লিক করি কিছু আছে কিনা ওকে মোজো পারচেস করতে বলতেছে আমাদের পারচেস করার দরকার নাই আমরা ফ্রিতে ইউজ করতে চাচ্ছি free okay trial start my free trial তিরিশ দিন ওকে আমরা তিরিশ দিন ইউজ করতে পারবো তারপরে আপনি ইউজ করতে পারবেন সমস্যা নাই এখানে আবার ক্রেডিট কার্ড চাচ্ছি কেন ওকে যাই হোক আমরা আগে সাইন আপটা করে নিই আমি একটা জিমেল নিই ধরেন এটাই হচ্ছে আমার একটা জিমেল আর জিমেল দিয়ে দিলাম এখানে আমি ডিসপ্লের নাম দিয়ে দিই হচ্ছে আমার নামটা আমি ইউজ করি দেখি এখন পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম ওকে ইউজার নেম এটা ইউজার নেম দিতে বলতেছে ওকে যাই হোক ব্যাপার না ওকে আমি উনিশ ইউজ করতে পারি এটা আমার সব সময় ইউজ করি ওকে আবার ইউজ করি ওকে এবার আমি দেখি কন্টিনিউ করতে পারি কিনা আমি মোজো প্রিমিয়াম ইউজ করতে চাইতেছি না অ্যাট দ্য রেট এই ইনফরমেশন ছাড়া কি তাতে সাইন আপ করতে দিবে মনে হয় না পাসওয়ার্ড লাস্ট বারো character number half case low case special ও শিট বারোটা দিতে হবে এখন ওকে আমাদের অ্যাকাউন্টে তৈরি করতে দিতেছে না তাহলে কেমন হইব এবার এইগুলা দিতে হইব যে না হলে ব্যবস্থা করতে হইব ওকে জাস্ট ভেরিফাই ওকে আমাদের ভেরিফাই অ্যাকশন অপশন এখানে চলে আসছে মেবি ওকে উলুট পালট হইলো অ্যাকাউন্টে আমি নিজেও কিছু বুঝলাম না আর ওরা যে অ্যাকাউন্ট করে দিল ওরাও কিছু বুঝলো না ওকে এখান থেকে ইউটিউব মজো এখন আসে নাই স্পামে দেখি চলে গেল নাকি আবার না active your link send your photo email okay চলে আসছে এখন প্লিজ অ্যাক্টিভ আপনারা কিছু বুঝতে পারছেন আমি কিন্তু কিছুই বুঝি নাই জাস্ট লগ ইন করলাম আমি তো কিছুই বুঝলাম না কেমনে কেমনে হয়ে গেল ওকে আমি আসলে কিছুই বুঝলাম না ওকে একবার অ্যাকাউন্ট করছি আমি এবার ডাইরেক্ট চেক আউটে আমি জানি যে এখানে ইয়া লাগে না এখন আমি অনেক আগে করছিলাম তো তো হয়ে গেছে তো যাক চলবে হয়ে গেছে তো আমি আবার করে দেখাই এটা আসলে উলুট পালট হয়ে গেল অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমি আবার প্রথম থেকে দেখাই ঠিক আছে তো এখানে আমি লগ আউট করে দিই আমাদের এখানে মিসিং হয়ে গেছে একটা আমি আরেকটা জিমেল নেই আমার এখান থেকে আমি এই জিমেলটা নেই মোজ ওকে এটা হচ্ছে আমাদের নতুন মেল এবার আমি এখান থেকে মেলটা নেব নেওয়ার পরে আমি এখানে trial Mojo pro and free আমরা একটু লগিংয়ে ক্লিক করি দেখি লগিংয়ের এখানে সাইন আপ করা অপশন আছে কিনা ওকে দেখেন আমরা যখন লগিংয়ের এখানে ক্লিক করলাম এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা করব যে হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট করি একটা আমরা এখান থেকে আমরা সিম্পলি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলি তো এখানে আমার মেলটা দিয়ে দিলাম এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে আমি আরেকবার দিছিলাম এবার আরেকটা নয় যোগ করে দিলাম এবার আমার তো এখানে আছে এবার আমি ক্যাপচাটা পূরণ করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি সুন্দর এখানেই তো সহজ পদ্ধতি হ্যাঁ আমরা কোন জায়গাতে দৌড়াদৌড়ি করতেছি ওকে যাই হোক আমাদের বলতেছে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে আমাদের একটা ভেরিফিকেশন কোড গেছে আমাদের মেলে অ্যাক্টিভ করার কোড অ্যাক্টিভটা করলে আমাদের মোজোটা কি ফুলভাবে কাজ শুরু করবে তো আমরা এখানে এসে অ্যাক্টিভ করে দিই আমাদের মোজোটা তো ওকে আমাদের অ্যাকাউন্টটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট তো এবার আমরা যেটা করবো এখানে সব কিছু কেটে দেবো ধরেন আমার এখান থেকে আমরা এখান থেকে আমাদের মোজোটা এখান থেকে চালু করে দিব ওকে এখান থেকে মোজোটা চালু করে দিলাম যখনই আপনারা এখানে একটা লাইটের মতো জ্বলবে যখন মোজো অফ থাকবে তখন কিন্তু কালার কালো থাকবে আর যখন আপনি এটা অন করে দিবেন এখানে নীলের মতো হবে আর কি তো আমরা এখান থেকে ধরেন আমি ইয়ে আমি গতকালকে আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করছিলাম এখানে থেকে আমি এই কিওয়ার্ডটা নিলাম নিয়ে আমি এবার গুগলে সার্চ করব ওকে সার্চ করি প্রথমে এখানে আমাদের কিছু অ্যাড দেখাচ্ছে এগুলো আসলে আমাদের প্রতিযোগী না প্রতিযোগিতা হচ্ছে এখান থেকে কার্স এই যে এখান থেকে বেস্ট কার ফর দুই হাজার বাইশ অ্যান্ড দুই হাজার তেইশ ইউএসএ নিউজ এখানে আরও অনেক কিছু আছে তো আমরা দেখি আমাদের মোজোগুলো কিন্তু কাজ শুরু করে দিয়েছে দেখেন আমরা যখন মোজোতে এখানে আমরা চলে আসছি ওকে চলে আসার পরে আমাদের মোজোগুলো দেখেন কাজ শুরু করে দিচ্ছে এটা ডিএপিএ কত আছে এগুলো সমস্ত কিছু শুরু করে দিচ্ছে ওকে আমরা বুঝতে পারছি সবই তো এখান থেকে আমার এখানে তো একশো মেবি পঞ্চাশটার মতো রেজাল্ট আসতেছে আপনাদের এতগুলো আসবে না আপনাদের দশটা আসবে যখন আপনারা কিওয়ার্ড রিসার্চগুলো করবেন তখন অবশ্যই ফার্স্ট পেজে দশটা দশটা পর্যন্ত আপনার সার্চ রেজাল্ট বেরোবে ওই দশটায় আপনাকে প্রতি কিওয়ার্ডের জন্য একটা করে পেজের ভিতরে দশটা করে রেজাল্ট বেরোবে ওই দশটায় আপনাকে কি অ্যানালাইটিক্স বা রিসার্চ করতে হবে অ্যানালাইটিক্স করতে হবে তো আমরা এখান থেকে এটা কিভাবে করব এখানে আমাদের আমরা একটা শীট সাজাই ওকে আমরা একটা শীট সাজাই যে এটা কিভাবে বায়ারদেরকে কিভাবে জমা দিতে হয় শীটটা তো আমরা এটা এরকমই থাক তো একটা আমরা শিট নেই এখান থেকে ধরেন গুগল শিট এটাই নেই ওকে একটু লোড কমপ্লিটলি হয়ে যাক আমরা এখানে আমাদের শিটের নাম দেই হচ্ছে competition okay competition petitions competitions competition competition okay competition competition okay এবার মেবি হয়েছে competition competition analytics analytics analytics analytics mm-hmm, mm-hmm, mm-hmm, mm-hmm. analytics sorry mana bhul a n anna a n uh, a n a anna mm, analytics l y lytics optics টিক্স মেবি ওকে ভুল হইল হইল সংশোধন করে নিয়েন আপনারা আমি আপাতত এখানে আপাতত ইয়া করে দিলাম এখান থেকে আমি একটা শিট তৈরি করি এখানে আমি প্রথমে আমি মনে করি শিটের নাম দেওয়া হচ্ছে কিওয়ার্ড আমরা যে কিওয়ার্ডগুলো অ্যানালাইটিক্স করব তো আমরা এখান থেকে সেটা লিখে নিব ওকে কিওয়ার্ড কিওয়ার্ডস আর এখানে দিব হচ্ছে সেকেন্ড আমরা দিতে পারি হচ্ছে ধরেন একটু বড় করে দিই এখানে আমরা প্রথমে আমাদের লাগবে ইউআরএল আমাদের প্রতিযোগীর ইউআরএল ঠিক আছে প্রতিযোগী ইউআরএল এখানে ইউআরএল দিবেন তারপরে আপনারা দিতে পারেন হচ্ছে ধরেন আমি টাইটেলটা ইউজ করতে পারি টাইটেল টাইটেল টাইটেল সেকেন্ডে আমরা একটু এটা উপরে তুলে দিই ওকে এখানে আমরা আরেকটা ইয়া নেই এখানে আমরা দিতে পারি হচ্ছে এক সেকেন্ড আমার একটা বায়ারে মেসেজ করতেছে হাউ টু ডু দ্যাট এই সময় how to yes talented I can uh, I give a video I give give mm-hmm. video how to how to paste access page access how to make page how to make a page access how to um, how to create a page okay. making my thesis. How to make a login thesis. How to, how to, how to give change access. How to give Facebook page access. manager. Okay আমার একটা ক্লায়েন্টে মেসেজ করতেছে তো ওই অর্ডারটা নিয়ে একটু ঝামেলা রাতে অর্ডার দিয়েছে চলে গেছে এখন খোঁজ খবর নাই কেবল আসলো ওকে আমরা এখানে দিতে পারি হচ্ছে ধরেন ডিএপিএ দিয়ে এ কে গান শুরু করলো আবার দিয়ে দিতে পারি এখানে আর এখানে দিতে পারি হচ্ছে আমরা পিএ এগুলো বুঝে নেবে এটা হচ্ছে আর পেজ অথরিটি আর একটা হচ্ছে ডোমেন অথরিটি তো পিএ ডিএ পিএ ওকে তারপরে আমরা আর একটু শিট বড় করতে হবে ওকে এটা আমি ছোটই থাকি এটা বেশি বড় লাগবে না জায়গাটা টাইটেল হয়ে গেছে পেজ অথরিটি হয়ে গেছে এবার আমরা দিতে পারি হচ্ছে রুট দিতে পারি রুট ওয়েবসাইট কিনা রুট এগুলো আমাদেরকে বাইরকে দিতে হবে root domain root domain root domain তারপরে আমরা দিতে পারি এখানে আরও কিছু আমাদের শীটটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমি দেখি আরও কিছু কমাইতে পারি কিনা ব্যাকলিং দিতে পারি এখানে ব্যাকলিং ব্যাকলিং ব্যাক ব্যাকলিংস তারপরে আমরা দিতে পারি ওকে ব্যাকসলিংস তারপরে আমরা দিতে পারি হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং দিতে পারি Alex Alexa ranking rank okay rank Alexa rank আমরা এটা দিতে পারি তারপরে আমরা এখানে দিতে পারি হচ্ছে এটা কি সাইডটা কি মানে হার্ড মানে অনেক দুর্বল না অনেক ইয়া শক্ত ঠিক আছে এরকম কিছু একটা দিতে পারি মানে সাইডটা যদি দুর্বল থাকে তাহলে আমরা সহজে তাদের সাথে প্রতিযোগী প্রতিযোগিতা করতে পারবো আর যদি সাইডটা অনেক মানে কষ্টকর হয় অনেক হার্ড হয় তাহলে আমরা প্রতিযোগিতা খুবই করতে পারবো না ওদের সাথে ঠিক আছে তো আমরা এখানে দিতে পারি হচ্ছে week site week site okay এগুলো হইলে আমরা মোটামুটি বাইরকে দিতে পারি বাইরকে একটা শীট তৈরি করে দিতে পারি এটা আমরা একটু সাজায় নিই নিজেদের মতো করে তো এখানে আমরা একটু এটা বড় করে দেই নাম্বার এখানে আসি বারো চোদ্দো করে দেই আর এটা আমি সম্পূর্ণ মেডেল করে দিই এখানে এসে আপনারা হরিজেন্টাল মেডেল সেন্টার করে দিবেন ওকে হয়ে গেছে ওকে চলবে আমাদের তো এই কাজগুলো কিভাবে মানে এইগুলো কিভাবে বের করতে হয় সেটা আমাদেরকে এখন দেখতে হবে তো আমাদের কিওয়ার্ডটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট কার্ড ইন ইউএসএ দুই হাজার বাইশ তো আমরা এটা লিখে সার্চ করার পর আমাদের যেহেতু মোজো মানে এক্সটেকশনটা বা টুলসটা ওপেন করা আছে তাহলে আমরা কি করব এখানে দেখেন উপরে একটা এক্সপোর্ট লেখা আছে দেখেন এখানে আমরা ক্লিক করব। মোজোর পাশে এটা থাকবে ওকে এখানে ক্লিক করলে আপনার এক্সেল শিটটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমরা এটা একটা শিটে ওপেন করব। এটা আমার যেহেতু ইয়া আমার কম্পিউটারে একটা এক্সেল ইয়া করা আছে ইনস্টল করা আছে সেই জন্য কিন্তু মাইক্রোসফট এক্সেল ইজিভাবে কাজ করতেছে তো আপনারা অবশ্যই মাইক্রোসফট এক্সেলটা নামায় নেবেন নয় এটা অন্যরকম দেখাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যদি কারো মাইক্রো মাইক্রোসফট এক্সেল না থাকে সেক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে আছে মেবি তো খুঁজলে পাওয়া যাবে ওকে দেখেন আমি এখানে যাই কিছু চাইছি মোটামুটি সবই এখানে আছে আমরা একটু এটা সাজাবো আমাদের নিজেদের মতো করে ওকে এখানে আমরা ইয়া করে দেই এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আমরা প্রথমে বলছিলাম জিরো থেকে এটা শুরু হয়েছে এটা জিরো থেকে শুরু হয়েছে তার মানে এই দশটা হচ্ছে আমাদের মেন ফোকাস বা মেন অপশন তো এখানে আমরা কী চাইছি প্রথমে ওকে এক সেকেন্ড আমরা প্রথমে চাইছি হচ্ছে টাইটেল ওকে আমরা টাইটেল আগে দশটা নিয়ে নেই ওকে এখান থেকে আমি দশটা কপি করি সরি হয় নাই ওকে আবার কপি করি দশটা ওকে এই দশটা হচ্ছে আমার টাইটেল তো আমি এই দশটা কন্ট্রোল সিতে কপি করতে পারি অথবা কাক করে নেই যেভাবে নিতে পারেন সমস্যা নেই তো আমরা আমাদের শিটে নিয়ে আসবো এখান থেকে আমরা সিম্পলি এটা করে ফেলবো আমরা কি করব এখান থেকে আমরা সিলেক্ট করব নয়টা পর্যন্ত বা দশটা পর্যন্ত করে এখান থেকে আমরা পেস্ট করে দিই দেখি আমাদের টাইটেলগুলো কাজ করে কিনা ওকে আস্তে আস্তে আস্তে আস্তে আমি কিন্তু ওইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল আর এটা কিন্তু আমি গুগল ড্রাইভে করতেছি কারণ গুগল ড্রাইভে কাজ করা খুবই সহজ দেন বায়ারদেরকে খুব সহজে কিন্তু আপনারা ইয়া করে দিতে পারবেন অ্যাক্সেস দিতে পারবেন তো আমাদের এটা হয়ে গেছে আই হোপ এটা হয়ে গেছে আমাদের টাইটেলগুলো তো ওকে এখানে আমাদের বলছে কিওয়ার্ডটা কিওয়ার্ডটা কি আমাদের আমাদের কিওয়ার্ডটা আমি প্রথমে বলছি আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এটা আমাদের দশটা যেহেতু প্রতি পেজের দশটা করে আমাদের প্রতিটা কিওয়ার্ডের পেজের অ্যানালাইটিক্স করতে হবে তো আমরা প্রথমে কি করলাম এটা আমি আমাদের কিওয়ার্ডটা এখানে মূল কিওয়ার্ডটা হচ্ছে এটা তো আমি এটা দিয়ে দিলাম এবার আমাদের কিছু ইউআরএল দরকার এই দশটা ইউআরএল আমরা এখান থেকে নিয়ে নিব ওকে দশটা এখান থেকে আমি কাটি নয়টা ওকে কোপ কপি করলাম কপি করে এখানে এসে আমি সেমভাবে ইয়া করে দিই পেস্ট করে দিই ওকে এখানে হয়ে গেছে আমাদের ইউআরএলগুলো দেখেন আমার যতটুকু দরকার আমি কিন্তু সবগুলো পেয়ে গেছি টাইটেল পেয়ে গেছি কিওয়ার্ড পেয়ে মানে আমার ইউআরএল পেয়ে গেছি টাইটেল পেয়ে গেছি এগুলো হচ্ছে আমাদের প্রতিযোগী এটা এটা এইগুলো কিন্তু আপনারা চাইলে ওই আমাদের সেমরাজ দিয়েও বের করে ফেলতে পারবেন ঠিক আছে একদম সিম্পল তো এবার আমরা আসি এই দিকে আসবো আমরা এখানে আসে ডিএ পিএ করলো আর ডিএ হচ্ছে ডোমেন অথরিটি পিএ হচ্ছে পেজ অথরিটি তো আমরা দেখি ডিএ পিএটা কোথায় আছে তো ডিএ ওকে এটা হচ্ছে ডেসক্রিপশন আমাদের লাগবে না আপাতত এটা আমাদের লাগবে না এটা হচ্ছে পেজ অথরিটি মানে এটা হচ্ছে পেজ অথরিটি আমরা দশটা নিয়ে ফেলি এখান থেকে page authority okay control C বা কন্ট্রোল ইয়া করে দিলেই হবে কন্ট্রোল পেস্ট কপি করলে হবে কন্ট্রোল বি দেয়া এখানে পেস্ট করে দিবেন কন্ট্রোল সি দা কপি করবেন কন্ট্রোল বি দা পেস্ট করবেন ওকে সরি এটা পেজ অথরিটি আমি ভুলে করে ফেলছি ওকে এটা হলো পেজ অথরিটি তো এটা আর ডোমেন অথরিটি হচ্ছে এটা তার মানে কিন্তু খুবই হাই মানে ব্যাপার না একশোর উপরে তো না একশোর না তো এটা আমরা এখান থেকে বের করে নেব ওকে হয়ে গেছে আমাদের ডোমেন অথরিটি পেজ অথরিটি বের করে ফেলছি তো এবার আমরা একটু এসি মানে এখানে আসি রুট রুট জিনিসটা কি রুট জিনিসটা হচ্ছে এখানে দেখেন প্রতিটা ইউআরএল ক্ষেত্রে সরি আমি আরেকটা জিনিস মিসিং করে ফেলছি সেটা হচ্ছে এক ওকে একজ্যাক্ট কিওয়ার্ড কিনা একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কিনা সেটা আমাদেরকে এখান থেকে লিখতে হবে ওকে তো আমি এটা মেবি ভুল করে ফেলে চলে আসছি ব্যাপার না হয়ে যাবে তো আমরা এখান থেকে আইসা আরেকটা সেকশন আমরা অ্যাড করে ফেলতে পারি এখান থেকে আমরা ধরে নিয়ে আসি অথবা লাস্টের দিকেও আমরা অ্যাড করতে পারি আমাদের সিটের ভিতর থাকলে হলো আমি লাস্টের দিকে অ্যাড করে দিই এখানে আমরা দিতে পারি হচ্ছে একজ্যাক্ট একজ্যাক্ট একজ্যাক্ট আমার সবগুলো বড় হাতে রয়ে যায় আজকে আমি টাইপিংই করতে পারতেছি না বুঝলাম matching matching keyword keyword in title এই নয়ন আইসা মাঝে মাঝে ঝামেলাগুলো করে ঠিক আছে ক্লাসে এখন আসতেছে আবার বক্স সেটের সামনে যায় গান বাজাইতেছে টাইটেল তাড়াতাড়ি okay title exact match matching keyword in title okay এটা এই জিনিসটা কি এটা আমরা পরে দেখতেছি দেখেন আমরা যখন ইয়া করছি এখানে আমরা প্রতিটা এখানে দেখেন কার্ডস আছে প্রতিটার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট কি পরে কিন্তু একটা ইয়া আছে পরে প্রোডাক্টের নাম আছে ঠিক আছে যদি সরাসরি এখানে আমাদের রুট ডোমেন হইতো তাহলে কিন্তু এখানে কি আসতো এরকম আসতো ধরেন এখানে লেখা আসতো T STTP S dot car boss boss dot com okay এখানে ডাব্লিউ ডাব্লিউ ডটও হইতে পারতো ঠিক আছে ওকে এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট দিবেন W W dot S STPC okay এখানে স্লাসটা আমি দিয়ে দিই ওকে এটা তারপরে আমরা লাস্টের ডট কম থাকতো এরকম সরাসরি থাকতো ঠিক আছে পরে কোনো কিছু থাকতো না যদি রুট ডোমেন থাকতো কিন্তু এটা কিন্তু রুট ডোমেন না ঠিক আছে রুট ডোমেন থাকলে সেটা তাহলে আলাদা যেহেতু আমাদের এখানে রুট ডোমেন নাই সেজন্য আমরা এখানে এসে প্রথমে কি করব আমরা রুট ডোমেনগুলো সবগুলো কি করে দেব প্রতিটারই কিন্তু রুট ডোমেন না তো আমরা এখানে এসে সবগুলোতে নো করে দিব নো এটা রুট ডোমেন না তো এখানে আমরা অল সেট করে দিই সবগুলো টান দিয়ে ধরে দিলাম নো এবার আমরা এদিকে আসবো ব্যাকলিং কত আছে একটু আমরা আমার এক্সেলে চলে যাই আমাদের backlink total total links okay এটা হচ্ছে টোটাল লিঙ্কস আমরা যদি এখান থেকে দশটা করে ফেলি দশটা ওকে এটা হচ্ছে আমাদের ব্যাকলিং ওই সাইটগুলোতে ব্যাকলিং কত আছে সেইটা আমি এখান থেকে অ্যানালাইটিক্স করতে পারতেছি তো এটা আমি করে দিলাম ব্যাকলিংয়ের রুট নাই অ্যালেক্স র্যাঙ্কিং এবার অ্যালেক্স র্যাঙ্কিংটা বের করতে হবে তো আমরা চলে যেতে পারি হচ্ছে সেমরাসে ওকে সেমরাস সেমরাস এটা দিয়ে কিন্তু আমরা সরি সেমরাস না এখানে স্মল ইয়া লিখে দিই আমরা স্মল স্মল এসিও টুলস তো এখানে স্মল এসিও টুলসে আমরা আসতে পারবো এখানে আমরা সার্চ করব সার্চ করে দেখেন এখানে এইটা হচ্ছে প্রিমিয়াম যদিও প্রিমিয়াম টুলস এটা কোনো ব্যাপার না আমরা সিস্টেমে কাজগুলো করে ফেলতে পারবো তো এখান থেকে আমাদের দরকার হচ্ছে আমাদের অ্যালেক্স অ্যালেক্স র্যাঙ্কিং বা অ্যালেক্স র্যাঙ্কিং চেকার চেক করতে হবে তো আমরা এখান থেকে কন্ট্রোল এফে ক্লিক করবেন কন্ট্রোল এফ লিখবেন মানে চাপ দিবেন কন্ট্রোল এফে একটু লোডটা শেষ হলে তাহলে একটু তাড়াতাড়ি কাজ করা যাবে ওকে একটু আমরা অপেক্ষা করি এখানে কন্ট্রোল এফে আমি যখন ক্লিক করলাম এখানে অ্যালেক্স লেখাই আছে অ্যালেক্স আমি আবার প্রথম থেকে লিখি অ্যালেক্স চেকার এ দেখেন আমি শুধু অ্যালেক্স লিখছি অ্যালেক্স র্যাঙ্ক চেকার এটা কিন্তু আমার এখানে শো করতেছে এই টুলসটা এখানে অনেক ধরনের টুলস আছে যেগুলো আপনি ইয়া কাজ দেখতে পারবেন যদি আমরা এটার উপর আমাদের সিম্পল কোনো ক্লাস করি এটা প্রচুর কাজে দেয় ঠিক আছে এটা খুবই ভালো একটা ইয়া টুলস তো আমরা অ্যালেক্স আমাদের যেহেতু অ্যালেক্স র্যাঙ্কিং চেকার দেখব তো আমরা এখান থেকে এসে আমরা ইয়া করে দিই এটা এতে ক্লিক করব তো আমি ক্লিক করার পর এখানে ওকে সাবস্ক্রিপশন চাচ্ছে সাবস্ক্রিপশন লাগবে না ওকে ক্লোজ করে দেই আমার পিসি কি আজকে চলতেছে কম নাকি ওকে অ্যালেক্স চেকার প্রথমে বলছে পাঁচটা ইউআরএল এখানে দিকে দিতে চেক করে দিবে পাঁচটা করে তাহলে কাজটা করা যাবে আর কি ওকে ব্যাপার না আমাদের পাঁচটা করে আমরা দশটা যেহেতু আছে তো আমরা এখান থেকে এসে আমাদের কম ইউআরএলগুলো আমরা এখান থেকে দিয়ে দিই ওকে পাঁচটা করে দিয়ে দিই ওকে এটা হচ্ছে আমাদের প্রথম এখান থেকে আমি কপি করি কপি করে কয়টা হলো চারটা এই একটা পাঁচটা ওকে এটা আমি কপি করলাম কপি করে আমাদের এই এখানে নিয়ে আসলাম এখানে এসে আমি এটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমার নিচে দেখেন চেক অ্যালেক্স র্যাঙ্কিং র্যাঙ্ক এটা আমি চেক করব তো দেখেন আমাদের র্যাঙ্কিং মানে আমাদের কতগুলো মানুষ ইয়া করে আর কি রিস্ক করে সেগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো আর গ্লোবাল র্যাঙ্ক এরকম এখানে অনেকগুলোই আছে অনেকগুলোই থাকবে কিন্তু আমরা অনেকগুলো দরকার নাই ঠিক আছে আমাদের এটা হচ্ছে ইউনাইটেড স্টেজের ঠিক আছে তো আমাদের কি হচ্ছে আমাদের গ্লোবাল র্যাঙ্কেটটা আমরা নিব ওকে আমরা গ্লোবাল র্যাঙ্কেটটা এইভাবে আমরা আস্তে আস্তে করে কপি করব এটা আপনারা এটা নেবেন এটা হচ্ছে অ্যালেক্স র্যাঙ্ক তো এটা আমরা করে ফেলি এখান থেকে তো এটা হচ্ছে আমাদের সেম রাজ দিয়ে কিন্তু আমরা ইজিভাবে করে ফেললাম এইভাবে আপনাদেরকে অ্যালেক্স র্যাঙ্ক বের করতে হবে তো আমি করে ফেলছি তারপরে আছে কোনটা সেকেন্ড ওকে আমি সমস্তগুলো অ্যাড করে ফেলি একদম কাজগুলো একদম সিম্পল ঠিক আছে শুধু আপনাকে মেথডটা বুঝতে হবে কারো কি বুঝতে সমস্যা হচ্ছে সমস্যা হলে আমাকে বলতে পারেন যে জায়গায় আমি সমস্যা মনে করতেছি হ্যালো এই কাজগুলো কিন্তু কপি পেস্ট একদম কপি পেস্ট কাজ একদম সিম্পল ওকে আমরা পাঁচটা করে ফেলছি এখানে ছয় থেকে শুরু হবে ওকে তিন চার পাঁচ ওকে এই পাঁচটা আবার আমি কপি করি কপি করে আমি আবার এখানে ইয়া করে দিব এখানে আমি এটা ইয়া করে দিই টু পাঁচটা করে বের করা যাবে সমস্যা নাই আমি আবার পাঁচটা বের করি তো চেক যদিও কিন্তু এটা প্রিমিয়াম টুলস আবার বাইরে মেসেজ করতেছে আরে ভাই sent sent it to me okay just minute okay এখানে আমরা দেখেন বের করে ফেলছি হ্যালো হাসিপুর আছো হ্যাঁ এগুলো কাজ কি এর আগে শিখছিলা না এর আগে তো আমি খালি ও ঠিক আছে শিখে নাও সবগুলো কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা করছিলা হ্যাঁ, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ ওকে তাহলে এগুলো করা সমস্যা হবে না এগুলো এসিওর ভিতরে লাগবে আর কি তো সমস্যা নাই দেখো এখানে ভালোই আমাদের কম্পিটিশন লাগছে ঠিক আছে এগুলো বের করে দিবা এটা হচ্ছে ধরো ইয়া উইক কিনা এগুলো অবশ্যই সবগুলো উইক হবে আর একদম এগুলো সিম্পল সবগুলো কি উইক নো যদিও এটা আমাদের একটা প্রফেশনাল একটা শিট তৈরি করতেছে ঠিক আছে এখানে আমরা লিখি কম্পিটিটর অ্যানালাইটিক্স ঠিক আছে কম্পিটিটর পিটি টর analysis analysis analysis okay competitor analysis এটা আমাদের শিটের নাম দিয়ে দিলাম আগেরটা আমরা ইয়ে করে দিছি এটা হচ্ছে সঠিকটা আমরা যেটা করি এখান থেকে ইয়া করে দিই আমরা সবগুলো সাইটই কিন্তু অনেক হাই ডিএফি অনেক হাই তো আমরা এগুলো নো করে দিব সবগুলো নো করে দেওয়ার পর এবার আসি হচ্ছে আমরা exact matching keyword in title আমরা গুগল অ্যাড রান করার সময় একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছিলাম তো আপনারা দেখবেন যেটা একজ্যাক্ট মানে কি হুবহু আপনার টাইটেলের সাথে কিওয়ার্ডটা কি মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে এটা একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড বিলে মানে গণ্য হবে তো আমরা দেখি বেস্ট কার ইন ইউএসএ দুই হাজার বাইশ দেখি এই টাইটেলের ভিতরে আছে কিনা বেস্ট বেস্ট কার অফ নাই best car car of okay এটাও নাই বেস্ট নিউ বেস্ট কার না একজ্যাক্ট হোক আমাদের কিওয়ার্ডের সাথে কিন্তু নাই তো আমরা একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলো হচ্ছে যদি আমাদের একজ্যাক্টলি এক দুলো মানে একটু কম বেশি হওয়া যাবে না যেমন আপনার ফেসের সাথে অন্য কারো ফেসের সাথে কিন্তু মিলবে না যদিও আপনার ফেস মানে মুখের ভিতর যদি বরণ থাকে তাহলে কিন্তু আরেকজনের কি ওই ব্রনটাই আপনার মুখের ফেস ঠিক আছে ওই ব্রনই যদি আমরা পরবর্তীতে ছবি যদি আপনার ছবি মিলাইতে যাই কিন্তু ব্রণ কিন্তু থাকতে হবে যদি আপনি ধরেন আপনার মোবাইল ফোন দিয়ে যদি লক দেন এখনকার যে লক মেয়েরা তো ময়দা মাইখা ফেস লক দিলে তো পরবর্তী ময়দা ছাড়া খোলে না সেম একই কথা আপনার একটু কম বেশি করা যাবে না হুবহু আপনি যেটা সেটাই আপনাকে এখান থেকে দিতে হবে তো আমাদের এখানে কিন্তু অফ আছে এখানে কিন্তু অফ আছে আমরা কিন্তু অফ ইউজ করি না আমাদের কিন্তু হুবহব এটা ইউজ করা দরকার ছিল আমি যদি এটা কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ক্লিক করি কন্ট্রোল সি দিয়ে কপি করছি ওকে এবার দেখেন কন্ট্রোল এফে দিয়ে আমি বের করে ফেলছি বের করে যদি ইন্টারে চাপ দিই দেখেন আমাদের যদি কোনো জায়গায় এটা থাকতো তাহলে ওর কিন্তু এটা গ্রিন বা সবুজ একটা চিহ্ন চলে আসতো দেখেন দেখছেন এই দুইটা কিন্তু চিহ্ন চলে আসছে তো তার মানে কি এখানে আমাদের একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হয় নাই তো আমরা সবগুলোতে আমরা নো ইউজ করতে পারি নো ঠিক আছে যেহেতু নাই তো আমরা নো দিব কারণ এইগুলোতে আমরা র্যাঙ্ক করাইতে পারবো যদিও নাই এখানে এই শিটটা আমাদের বাইরের জন্য পারফেক্ট ধরেন আপনাকে এই কিওয়ার্ডটা বা এই একটা কিওয়ার্ডের অ্যানালাইসিস আমরা কিন্তু করে ফেললাম ঠিক আছে অ্যানালাইসিস করে ফেললাম এবার আমরা চাইলে এরকম বায়ার আপনাকে দশটা পনেরোটা বিশটা কিওয়ার্ড দিবে যার সমস্ত ডিটেলস আপনার কাছে চাবে আপনারা কিন্তু মোজো দিয়ে ইজিভাবে সব কিছু কমপ্লিটলি করে ফেলতে পারবেন আশা করি তো একদম সিম্পল এই কাজগুলো এটা আপনারা চাইলে ফাইবারে এই কাজগুলো দেখতে পারেন কম্পিটিটর অ্যানালাইসিস বা কিওয়ার্ড অ্যানালাইসিস এটা লিখে সার্চ করলে আপনারা কিন্তু ইজিভাবে এই কাজগুলো দেখতে পারবেন দেখি আমরা একটু সার্চ করি দেখি এগুলোর কাজ আছে কি না আমি যদিও এটা নিয়ে আমি কোনো সময় কাজ করি না কিছু কিছু বায়ার এগুলো কাজ করতে আসে আমি দেখছি আমার সাথে এরকম হয়েছে যেমন এগুলো বলে কিওয়ার্ড অ্যানালাইসিস করে দিতে কিওয়ার্ড রিসার্চ করে দিতে আবার বলে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করে দিতে এখানে আর অনেক ধরনের কিওয়ার্ড থাকে বা লং টেল কিওয়ার্ড রিসার্চ করে দিতে কম্পিটিটর লোক যেগুলো আছে ওইগুলো অ্যানালাইসিস করে দিতে বলে আবার বলে এগুলো আর অনেক সিস্টেম আছে এগুলো দিয়ে আসলে করা হয় আমরা চলে যাবো হচ্ছে ফাইবারে আমরা একটু মার্কেট প্লেসটা ঘুরে দেখি ঠিক আছে তো আমরা এখানে ফাইবারে চলে আসি এখানে আমরা লিখতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস বা keyword competitor analysis okay keyword দেখি কোনটা দিয়ে এখানে কিওয়ার্ড হয় আর কি কিওয়ার্ড কম্পিটিটর কম competitor okay keyword research and competitor analysis এখানে দুইটাই আছে এক জায়গায় ইউজ করছে তার মানে এই দুইটাই দুইটা দিয়েই মানুষ সার্চ করে একসাথে ওকে তো আমরা ইয়া করে দিই জাস্ট একটা দিয়ে সার্চ করি কম্পিটিটর অ্যানালাইসিস তো ওকে এটা আমি কেটে দিলাম শুধু আমরা এটা নিয়ে সার্চ করি দেখি এখানে সার্ভিস কত আছে অনলি চার হাজার সার্ভিস আছে দেখেন ফাইবার কিন্তু এই ক্যাটাগরিটা লাভ রিয়েক্ট করে মানে পছন্দ করে সেই জন্য কিন্তু এটা ফাইবার চুজ করছে এই ক্যাটাগরিটা আপনারা চাইলে কিন্তু এই ক্যাটাগরিতে কাজগুলো করতে পারেন দেখেন I will do market research and competitor analysis দেখেন I will do market research competitor analysis এখানে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন মার্কেটও রিসার্চ করে দিতে পারবেন যদিও মার্কেটের আমাদের কোনো কাজ নাই আমাদের e এসিওর কাজ তো ব্যাপার না করা যাবে সমস্যা নেই তো দেখেন এটা হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য করা হয় মার্কেট রিসার্চ আরও অনেকগুলো সিস্টেম আছে ওকে দেখেন এখানে কিন্তু অনেক কাজ আছে অ্যানালাইটিক্সের আমরা যদি কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেখি তাহলে আর বেশি বেরবে টপ রিলেটেড সেলারও এখানে কিন্তু কাজ করতেছে audit report competitor website competitor analysis এটা কিন্তু আপনার আপনাদের ক্যাটাগরি ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস এরকম আপনারা গিক পাবেন অনেক যারা এগুলো কাজ করেও ভালো টাকা আর্ন করতেছে তো আপনারা যদি গিক দেন তাহলে আপনারা দিবেন হচ্ছে দিবেন হচ্ছে keyword research and competitor analysis মানে ফুল ইয়াটাই দিয়ে দিবেন তাহলে আপনার গিকটা দুইটার একটার ভিতরে র্যাঙ্ক করবে তাহলে কিন্তু আপনি সহজেই কাজগুলো পেয়ে যাবেন যদিও কিওয়ার্ড রিসার্চ এখানে দিয়েছে just I will do SEO keyword research and competitor analysis দেখছেন এই এটাতে প্রচুর কাজ করছে ফেলছে মেবি এখনও সাতটা অর্ডার রানিং আছে এবং প্রতিটা ইয়া করে দিবে কি করবে একশো হ্যান্ড ফেক্ট ফোকাস কিওয়ার্ড এত রিলেটেড কিওয়ার্ড ফর কন্টেন্ট এত কম্পিটিটর অ্যানালাইসিস ওকে পাঁচটা গিফট করবে হ্যান্ডতাম ওকে দুশো পঁচিশ ডলার তিনশো ওকে এখানে আসছে কত সালে আমরা যদি একটু দেখি দুই হাজার সতেরো দিকে আসছে টোটাল উনত্রিশশো কাজ করে ফেলছে বুঝছি এসি নিয়ে কাজ করতে হবে নতুন করে আবার আমি এসিও শুধু ব্যাকলিংয়ের সার্ভিস দিই অন্য কোনো সার্ভিস দিই না এসের কাজগুলো আমার করতে খুবই প্যারা লাগে মানে অনেক হার্ড ওয়ার্ক করতে হয় দেখি এই একজন এসিওর কেরিয়ার আসলে অনেক বিশাল একটা কেরিয়ার যদি এখানে বিড লাভ করতে পারেন তো আর্টসে কত সালে দেখি একটু পনেরো সালে ওয়াও লেভেল টু সেলার ব্যাপার না এইগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করা যায় আর এখানে আপনি যদি অনলাইনটা দেখেন তাহলে প্রতিযোগী আপনার হয়তো এক হাজার আটশো আঠারোশো প্রতিযোগী এটা কোনো বিষয় না আপনি এসিওর ফুল ক্লাসগুলো করেন আশা করি আপনাকে এসিওর যে কোনো পার্ট নিয়ে আপনারা ক্লাস করতে পারবেন বা তাদের কাজগুলো করে দিতে পারবেন ইজিভাবে তো যাই হোক আমরা একটু আমরা ভালো করে দেখি আর এখানে একটা মজার বিষয় হচ্ছে নতুনদেরকে ফাইবার অ্যালাউ করতেছে দেখেন ফার্স্ট পিসটায় নতুনদেরকে এখানে কোনো রিভিউ নাই তারপরে কিন্তু তারা ফার্স্ট পজিশনে আছে কিন্তু আমরা যদি আর একটু পিছাই দেখি সাত নাম্বার অথবা দশ নাম্বারের পরে কিন্তু আমরা রিভিউ দেখতে পারবো দেখছেন এখানে কিন্তু রিভিউ আছে তার মানে নতুনদেরকে ফাইবার প্রমোট করতেছে আপনারা চাইলে এই গিকের উপরে মার্কেটে বা ফাইবারে গিক পাবলিশ করতে পারেন আই হোপ এটা একটা ভালো একটা ডিসাইড হবে যদি আপনি ইয়া করেন এই গিকটা পাবলিশ করেন তো আমাদের যেহেতু keyword research and competitor analysis দুইটারই ক্লাস হয়ে গেল আপনারা যদি চান এটার উপরে আমরা কি পাবলিশ করতে পারি অথবা